লোক জমায়েত হয়েছে মাঠে প্রায় বিশ ত্রিশ হাজার লোক অটোমেটিক আসিয়া হাজির হচ্ছে এবং আনাচে কানাচে সবাই মহিলারা মিছিল বা পুরুষের মিছিল চলছে এই জন্য দেখে খুব আনন্দিত বা খুশি জায়গা পাইছেন কিনা থাকার থাকবেন কই না জায়গা এখন পর্যন্ত পাই না হয়তো এক সাইডে জায়গা করে নেব আমরা আমাদের দলে প্রায় ভান্ডারি থেকে প্রায় একশো লোক আসছি এখন পর্যন্ত জায়গা পাই না যাইব আইসি মনের কষ্টে ভাই এখন আর দেশে কষ্টে কোনো কাজে থাকতে পারতেছি না কারণ মালা মালে যে দাম যে দিনমজুরিতে যা হয় হ্যাঁ চোদ্দ গুণ লাগে মালা মালে হুম তারপর এরা পথে ঘাটে রাস্তা ঘাটে কোনো লোক বিএমপির লোক এই চলাফেরা করতে দেয় না সুস্থ শরীরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এরা রাজত্ব এমনভাবে ঠিক ধরিয়ে রাখছে এরা এখন কোনো সাধারণ পাবলিকরে কিছু মনেই করে না কেন আমাকে তো আর ভোট লাগে না গোটা গোটা এরাই আমাকে কোনো মূল্যায়ন করে না কোনো পাবলিকরে কোনো মূল্যায়ন আওয়ামী লীগ সরকার করতেছে না কেন আমাকে আমরা গেলে গেড়ি ধরিয়ে বাইর করিয়ে দেয় নেতারা তোকে লাগবে কি এতে তোকে কোন কামে লাগবে আমাগো তত্ত্ববোধক সরকার যদি দেয় আমরা যদি জনগণে ভোট দিতে পারি কে ভালো কে মন্দ এর পরিচয় পাইবে নির্বাচনের দিন দক্ষিণে যা নাই সর্বসন উপজেলা দক্ষিণে যা থানা সহজ আরও দুই দিন পরে আমরা আইছি আপনাদেরকে এই সরকারের আমলে আমরা কোনো সুযোগ সুবিধা পাইতেছি সুযোগ সুবিধা পাইতেছি সুযোগ সুবিধা পাইতেছি না এবং আপনাদেরকে আমার ভোটের অধিকার এরা ছিনিয়ে নিছে আজ পনেরো বছর ভোট দিতে পারি না সব মেম্বার চেয়ারম্যান সব সিজারে হয় আমরা এই ভোটের তেনে বঞ্চিত এবং আমরা দুর্মূল্য বাজার বেশি বিক্রয় করিয়া কিনে খাইতে হয় আমরা সোয়াল দেই খাইতে করিয়া আড্ডা কোথায় এই কারণে থানার থেকে আইছি এই সরকারের পতন চাই এবং এই সরকারকে উৎখাত করবো ইনশাল্লাহ এই দলীয় তত্ত্বাবধান তত্ত্বাবধান সরকার আমরা কই না তত্ত্বাবধান সরকারের অধীনে নির্বাচন দিয়ে আমরা এই সরকারকে চিরতরের বিদায় করিয়া ইনশাল্লাহ জিয়ার রহমানের সরকারের আনতেছে মাঠে আইছি আজকে দিনের বৃহস্পতিবার দিনে দশটায় দশটায় এখানে আপনাদেরকে আমরা বোট নিয়ে আইছি এবং ভতা আমাকে দুই তিনখানে বাধা দিছে তারপরে বাধা অতিক্রম করিয়ে আমরা ইনশাল্লাহ মাঠে দশটায় ঘুরছি এবং আমরা ওই ফাঁক শাক আপনাদেরকে ওই বোর্ডে করছি ডেকোরেশন আনছি ডেকোরেশন দিয়ে ফাঁক টাক করিয়া বোর্ডে পনেরো তো জায়গা কম এই কারণে আমরা মাঠে আয়া না আমরা আয়া এখানে খাওয়া দাওয়া করছি করিয়া এখানে মাঠে আমরা অবস্থান করছি এবং এই রাত্রে মাঠে থাক আল্লাহ যদি বাসা তারপরে দুই তিন দিন যায় ওই ধরনের সমাবেশ করি ইনশাল্লাহ আমরা আবার আল্লাহ সত্য এই সরকারের পতন ঘটে আল্লাহ যদি শরীর সুস্থ রায় তাহলে আবার ফিরে দেশে জামার লাগবে এত কষ্ট হলে আমরা এই আজকে চোদ্দ বছর আপনার পনেরো বছর তো এই কেবল আর অল্প কয়েকদিন হলে পনেরো করবো আমরা ভোটের অধিকার এই আওয়ামী লীগের মেম্বাররা আমরা ভোট দিতে পারি না এই এই সরকারের আমল এই মনের কষ্টে আইছি এবং আমরা আমাকে অধিকার যেন ফিরিয়ে ভাই দেশ স্বাধীন করছি আমরা পাকিস্তানের তেনে আমাকে এই ভোটের অধিকারের কারণে মানে আমরা এই ভোট দিতে না তাহলে তো এই পাকিস্তানে তাহলে ভালো আছে তাহলে আর পাকিস্তানের ছয় এত লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করলাম কি কারণে যে ভোটার দিতারি না আপনি খাওয়ানো তো আল্লাহ রাতে রাস্তা রাস্তা করে থাকবো পাঁচ তারিখ পর্যন্ত থাকবো জনতা থাকবো সরকারের দেশের আওয়ামী লীগের জ্বালা যন্ত্রণায় থাকতে পারি তাতে রাস্তার ফুটপাতে থাকা ভালো দুটো চাল দেয় না হোক বস্ক ভাতা বিধবা ভাতা পঙ্গু ভাতা হ্যাঁ এগুলো দেয় না তারপরে এক পা তেল কিনবো পারবো না একশো আপনার দুশো টাকা তেলের খামকি পেঁয়াজ ষাট টাকা কেজি খামুকি মসুর ডাল একশো বিশ টাকা চিনি একশো বিশ টাকা তার চেয়ে রাস্তা গাড়ির তলে ভরি আমরা ভালো আসছি ওখান থেকে বারোটা রওনা করছি বারোটা রওনা করছি বাড়ির থেকে পিছনের দুয়ার দিয়ে ফলাইয়াম পিছনের দুয়ার দিয়ে ফলে পথ দিছি ওই দেখেন কিছু লই না কিছু লই নাই ওকে ফেলাক লইছি ওই দেখেন বিএমপির একটা ফেলাক লইছে এই বাংলাদেশ জাতীয় এই যে ফেলাক লইছে দেখেন দেশের ফেলাক এটা লাড়ি বান্ধব হইলেও নাই পয়সা নেই আমার আম কেমনে এরপরে আসার পরে ফলে আইছি আবার পরে সার্টিফিকেট আমিরাবাদ আইছি এই আটিয়া এরপরে আপনার এই বরিশালে আইছি অকাল মতো এক গ্লাস পানিও খাই নাই এই এই সরকারের পদত্যাগ করুক নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধান সরকারের মাধ্যমে নির্বাচন হলে সরকার সতর্ক হবে লোক ভালো থাকবে দেশের মানুষ শান্তি থাকবে সেই জন্যই আন্দোলন করতে আসছে শৃঙ্খলা কমিটি কমিটির যিনি আহ্বায়ক জাহিদুল কবির জাহিদ সদস্য সচিব জাকির হোসেন নান্ন সাহলেরকে ইনফর্ম করবেন সকলকে ধন্যবাদ সেই হিসেবে আমাদের শৃঙ্খলা কমিটির আমাদের পুরোপুরি নির্দেশ রয়েছে সকলের পাশে থাকার জন্য তাদের খাবার দাবার যার যেখানে যেটা লাগবে সেটা আমাদের এই শৃঙ্খলা কমিটির মাধ্যমে এবং এই গণসমাবেশ সফল করার জন্য যে কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমে আমরা সে খাবারের ব্যবস্থা করছি এবং তাদের পাশে আমরা সর্বসমার জন্য আছে হোটেলে থাকে না এই জন্য যে হোটেলে হয়তো বিভিন্নভাবে প্রশাসনিক যদি সমস্যা হয় বা রেট হয় এরকমের ভয়ভীতির জন্যই তারা সবাই মাঠে অবস্থান নিয়েছে মাঠটা আমাদের নিরাপদ আমাদের শৃঙ্খলা কমিটির সবাই রয়েছে আমিও বেশ কয়েক জায়গা ঘুরে তাদের সাথে কথা বলেছি এবং আমরা প্রস্তুত রয়েছি এই শৃঙ্খলা কমিটির উপরে ভর করে তারা ইনশাল্লাহ মাঠে রয়েছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাদের আপনারা দেখছেন যে মাঝরাত হয়ে গেছে এখনও দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই প্রোগ্রামের উদ্দেশ্যে প্রাচীন গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য সাজসজ্জা এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং এই দলকে প্রতিষ্ঠা জাতীয়তাবাদে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ব্যানারে ফেস্টুন তৈরি করা সবাই ব্যস্ত এবং তারুণ্যের অহংকার তারেক রহমান এর ফেস্টুন এবং ব্যানার তৈরি করছে আমরা যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের খাবার এবং পানির ব্যবস্থা করছি এবং তাদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে